একজন মহিলা এই কাজটা স্বীকার করে নিজে নিজে ডিজাইন এই পাজামাগুলোর ক্ষেত্রে আমার এই জায়গাটা তখন আমি আবার শুরু দিয়ে নিজে নিজে সেলাই চল্লিশ নম্বর কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধার সম্মিলিত পল্লী দায়িত্ব দূরীকরণ প্রকল্পটি দু হাজার উনিশ সাল থেকে সাগাটা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে উক্ত প্রকল্পের মাধ্যমে বাহাত্তরটি পল্লী উন্নয়ন সমিতি গঠন করা হয়েছে উক্ত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আইনভিত্তিক প্রশিক্ষণ ব্লক পার্টি অ্যাম্বুডারি সেলাই পাটের কাজ কৃষি প্রাণী সম্পদ প্রশিক্ষণ হয়ে থাকে মোট একশো চল্লিশ জনকে আমরা ষাটটি প্রধান প্রশিক্ষণ প্রদান করেছি তারা দৈনিক ভাতা বাবদ ছয়শো পঞ্চাশ টাকা করে মোট উনিশ হাজার পাঁচশো টাকা করে এক প্রতিজন সুগুলভোগী প্রশিক্ষণ সময় তারা প্রশিক্ষণ ভাতা লাভ করে